এগারো হাজার কই দিছি ষোলো হাজার কইছি হ্যাঁ? এই সতেরো হাজার দিব একুশ হাজার টাকা দিব তিরিশ হাজার কইছি তিরিশ হাজার কাকু প্যাকেট করে এই আমি চল্লিশ হাজার দিব আছে ডিমান্ডের ঈদের জন্য ঈদের ভালো হয় সেই দেখেন কোয়ালিটি এখন ঈদের জন্য আছে দুইটা কোয়ালিটি আছে আর একটা আছে এটাই মান ভালো শুনছে তিনটেই মান ভালো ভালো মানের বেশি উন্নত মানের কোনটা আপনার তিনটা একই ক্যাটাগরি না না ওইটা একটু কম এই দুইটা প্রাইসে এই দুইটার প্রাইসে এক আমার এই এই এই শাড়ি শাড়িটা পছন্দ হয়েছে এই এইটার আমরা আচ্ছা। এইটার আমরা এলো বারো হাত কাপড় আপনার এতে কালার দুইটা আছে আপনার যে কোনো একটা নিতে পারে এই যে এইটার দাম কত এই যে এই যে প্রাইস পড়বে সাতত্রিশশো সাতত্রিশশো আচ্ছা এইটার আপনি প্যাকেট করেন এইটা আপনি আমার জন্য প্যাকেট করেন এরকম কি আর শাড়ি আপনার আছে আমার এই এক পিসি আছে এটা প্যাকেট করেন এইটা আমি নেব সাতত্রিশশো টাকা এইটা আমি নেব আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আমার ধরেন অনেক না বুঝছেন একটু আসি বিভিন্ন মানে আছে তো কাজের জায়গায় আসি আর মোটামুটি পয়লা বৈশাখের শাড়ি আপনার কাছে আছে ঈদের শাড়ি আমার শাড়ি আপনি চাইবেন আমি চয়েস করবো আর এই মোবাইল দেয় আমার ঘরের জন্য আর পাঠাবো এই দেখকে মোটামুটি রিকমেন্ড করবে আপনার আবার মুই জানাবো আচ্ছা। ওকে এইটার প্যাকেট তৈরি করতে পারলাম না এখন এই বাইজানে এই একটা শাড়ি পছন্দ করছে এটা হলো সবথেকে সেরা কাপড় আমার দোকানের ভিতরে আপনি ওই যে যদি পাঠান উনি তো পছন্দ করছে আমার ঘরে শোনা রে আমি কালারটা পাঠাই কালারটা পাঠাই কথা

বউরে সালাম দে না তা কথা কইলে কোন হ্যাঁ আরে মূল কথা শোনো ওই যে তোমার এই হোয়াটসঅ্যাপে আমি ঈদে পড়াইছি যে শাড়ির পিকটে পড়াইছি না ওই যে ওইখান পড়াইছি পয়লা বৈশাখের আর একটা মানে ঈদেরটাও দেখতে আসি ঈদের কোনটা ভালো হইবে নেই আচ্ছা এই এই যে নিয়েছে আর তোমার একটা পিক দেখতে আসি একটু লাইনে থাও লাইনে থাও লাইনে থাও একটা কথা কইেন না কথা কইেন না পিক পেড়াইতেছে পিক কি ভাই আমি একটু হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি জানি যে তুমি আরে শোনা ভাই তুমি টেনশনই করিও না এই এই যে মানে যে মার্কেটে আমি আইছি এই মার্কেটে মনে করো যে তোমার যেটা পিকটে পাঠাইছি না তোমার যে পিকটে পাঠাইছি যে শাড়ি শাড়িটা দেয়ছি ও শাড়ি আসি ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। কাজ করেন আপনি এই যে শাড়ি শাড়িটা এই শাড়িটা প্যাকেট করে দেন এই শাড়িটা প্যাক করে দেন ওই বাইজে আবার পছন্দ করলো আপনার দুইটা নিয়ে গেলে ওই সমস্যা

শাড়ির যত দাম হোক হ্যাঁ। আমার লাগবে তোমার শাড়ি আমার লাগবে কত হইলে আমার এই আরে ভাই আমি সাত হাজার কইছি তোমারটা আছে সাত হাজার তাই অনেক এটা কাজ করেন সাত না হ্যাঁ। আমি আমি দশ হাজার দেবো আমি আমি দশ হাজার কইছি আষ্ট হাজার দেবো দশ হাজার হ্যাঁ, বারো আমি তুমি বারো হাজার বারো হাজার তুমি আমার প্যাকেট করে আরে ভাই কাপড়ে আমার একটা দশ হাজার বারো হাজার আপনারা কইলে আমি কি করবো আমি আরো হাজার এটা আমার বউ রে আমার বউ রে ঠিক পেটাইছেন বোঝেন না বুঝলি ভাই আর ওনারও তো বউ আছে ননুই তো ওনারও কি দেখাইতে হইব আমি যা কইছেন প্যাকেট করে প্যাকেট ভাই শাড়ি এটা লাগবে ভাই গ্যামজাম করতে চাই না আমরা লাগে আগে কইছে কেডা আপনি কইছে কত পুরান কাস্টমার ওনার তুমি কইছো কত পুরান কত কাস্টমার আছে কত কইছো কত আমি 12000 কইছি 12000 কইছি এই 17000 দিমু 20000 বেলার মধ্যে নাই ও তো বলছিল এইরকম এই কাকু প্যাকেট করে হ্যাঁ আমি চল্লিশ হাজার দেবো কোন সময় গায়ে হাত দেবার গায়ে হাত দিয়ে কথা কইছি তারিখ কথা কইছি মনে আছে তাহা পকেটে আছে তাহা লই গেছি না আসলে নাই হ্যাঁ তাহা তাহা কইছে তুমি বড় তাহাটা দেখ এই যে এই যে এই যে গস

হ্যাঁ, তোমার দুজনের সালিশ একটু করে পছন্দ হয়েছে

এখানে আসিয়া বলে আমার একটা শাড়ি দেন উনি ওইটা পছন্দ করছে আচ্ছা। উনি ওয়াইফের জন্য পিক পাঠাই দিচ্ছে এখন উনি বলে আয় শাড়ি আমার লাগবে উনি বলে আমার লাগবে এখন আমার চার হাজার টাকা শাড়ি ওরা পঞ্চাশ হাজারে দিতে হবে এত টাকা হয়ে গেছে হ্যাঁ? আমরা কি থামবেন না চলে যাবো থামবেন না চলে যাবো আমি আমি যেটা শাড়ির দাম হয়েছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ। পঞ্চাশ হাজার কে বলছে আর কে বলছে এবার দাদা বলছে কে এ লাস্টে পঞ্চাশ হাজার বলছে আর উনি তো টাকা বাইরি করতেছে বাইরি করতেছে টাকা উনি বলে এক লাখ টাকা হইলে উনি বলে আচ্ছা আমি একটা ভাই কথা বলবো মানবে ভাই মানবেন হ্যাঁ, আচ্ছা, আপনি শাড়ি তো বহুত আছে ঠিক আছে জীবনে তো অনেক কিছুই করছেন নাকি তাহলে শাড়িটা ভাই পছন্দ হয়েছে আরে পছন্দ করছি আচ্ছা, আচ্ছা। আর আছে শাড়ি ঠিক আছে আপনারা এই শাড়িটা নিয়ে দাদার পছন্দ হয়েছে

আরে কথার মিটিং বাঁচলাম না ঠিক আছে কিন্তু আমি বলতে পারছি যে শাড়িটা তুমি এই দরকার হ্যাঁ, হ্যাঁ, তুমি হলো হ্যাঁ। বোঝো তোমার বউরে তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি তুমি বোঝো তুমি বোঝো শাড়ি যখন আপনি শাড়ি পাবেন সমস্যা আমরা মিললে যান এই মনে একটা কষ্ট থাকে আচ্ছা আল্লাহ হাফেজ আসেন আল্লাহ হাফেজ আর এইভাবে কোনো কাস্টমার দিয়ে ক্যান্সার পাঠাবেন আচ্ছা